হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কামিং চ্যাট নিয়ে কথা বলবো বিশেষ করে কামিং চ্যাটের যারা মোবাইল ইউজার রয়েছেন যারা অ্যাপস ব্যবহার করছেন তাদের জন্য আজকে বেশ কিছু আপডেট আছে এই আপডেটটা মেইনলি হচ্ছে কেএসএক্স এর বর্তমান প্রাইস এবং মিনি যে টোকেনটা রয়েছে এই টোকেনটার বর্তমান প্রাইস এছাড়াও কামিং চ্যাটের আরও বেশ কিছু টোকেন আছে এই টোকেনগুলোর বর্তমান প্রাইস নিয়ে আমরা আজকে কথা বলবো আর সেই সাথে সাথে যারা নতুন করে কামিং চ্যাটে যুক্ত হতে চান তাদের জন্য সুযোগ আছে আপনারা এখনও যুক্ত হতে পারেন এটা একটা স্ট্রং প্রজেক্ট এবং ইতিমধ্যে তারা তাদের নিজস্ব সোয়াপ লঞ্চ করেছে যদিও সেটা মোবাইল ভার্সন এখনও সেইভাবে আসেনি আমি সেটা নিয়েও কথা বলবো ভিডিওর শেষের দিকে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও না টেনে যারা কামিং চ্যাটের ইউজার রয়েছেন আশা করছি যে আপনারা এখান থেকে বেশ কিছু নতুন তথ্য জানতে পারবেন এবং কামিং চ্যাট নিয়ে আপনাদের যদি কোনো হতাশা তৈরি হয়ে থাকে সেটাও আজকে এই ভিডিওর পরে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা কামিং চ্যাট নিয়ে আবারও কাজ করতে শুরু করবেন আর সেই সাথে সাথে আমি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে কামিং চ্যাটে যে এসবিটিসি ইয়ে, একটা টোকেন রয়েছে এই টোকেনটাকে ক্লেম করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার সেই টোকেনটা ইতিমধ্যে ওপেন করে রেখেছি আমার কামিং চ্যাট ওয়ালেটে এখানে টোকেনটার প্রাইস খুবই হাই দেখাচ্ছে এটা গতকালকে চার ডলারের মতো ছিল আমার এখানে অর্থাৎ টোটাল এখানে আট ডলারের মতো প্রাইস ছিল একটা এসবিটিসির আজকে সেটা বেড়ে বারো পয়েন্ট ওয়ান ফোর সেন্ট বারো ডলার ওয়ান ফোর সেন্টে হয়ে গেছে একটা এসবিটিসির প্রাইস আমার যেটুকু আছে zero point five eight five এইটুকু টোকেনের দাম seven point one zero cent এটা এখন দাঁড়িয়েছে এটা সোয়াপ করা যাচ্ছে তাদের নিজস্ব সোয়াপে সো সোয়াপে আমি এইসব বিষয়ে কথা বলবো আপনি এখন এটাকে সোয়াপ করতে পারবেন কি পারবেন না আপনি যদি মোবাইল ইউজার হন আর পারলেও কিভাবে পারবেন সেটা নিয়েও আমি কথা বলবো আশা করছি যে ভিডিওটা সেই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন যাতে এরপরে আপলোড হওয়া সমস্ত ভিডিও সবার আগে আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় তো কথা না বাড়িয়ে শুরু করি আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এসবিটিসি টোকেনটাকে আমি ওপেন করে রেখেছি এই টোকেনটাকে ফ্রিতে ক্লেম করা যাচ্ছে ফ্রিতে কামিং চ্যাটের অ্যাপসের মধ্যে এটাকে আপনি প্রত্যেক দিন আর্ন করতে পারবেন এবং এই টোকেনটা ইতিমধ্যে এখনও কোনো মার্কেটে লিস্টেড হয়নি তাই এখন প্রাইস আছে বারো পয়েন্ট ওয়ান ফোর সেন্ট আর তাহলে চিন্তা করুন যখন এটা বাইরের কোনো এক্সচেঞ্জে লিস্টেড হবে তখন এটার প্রাইস কি হতে পারে তো আমি এটা দেখিয়ে দেবো আপনারা কিভাবে ক্লেম করবেন আর সেই সাথে সাথে যদি আমরা একটু কেএসএক্সের বর্তমান প্রাইসটা দেখতে চেষ্টা করি তাহলে আমরা আমাদের কেএসএক্সের যে ওয়ালেটটা আছে এখানে আমাদের দুইটা ওয়ালেট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে SherpaX X W S M একটা ওয়ালেট আছে এই ডাব্লু এস এম এবং ইভিএম e কি এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন আমি চেষ্টা করব সেটার লিঙ্ক আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে কোথাও দিয়ে দিতে এখানে আমাদের আমার যে অ্যাসেটটা আছে কেএসএক্সের সেইটা আপনারা দেখতে পাবেন কেএসএক্স ডাব্লু এস এম এখানে আমার এখানে fifteen point zero seven two two এখানে আমার কেএসএক্স টোকেনটা আছে কিন্তু এটার প্রাইস কিন্তু এখন জিরো এটার এখন এখানে কোনো প্রাইস নেই কেএসএক্স কিন্তু এখন সেল করা যাচ্ছে কেসেক্স সোসোয়াপে uh, এখন কিন্তু সেল হচ্ছে কিন্তু এখানে আমরা দেখতে পাবো না আমরা এটা দেখতে পাবো আমরা যখন শেরপাএক্স ইভিএম ওয়ালেটটার মধ্যে যাব এখানে কেএসএক্সের একটা প্রাইস কিন্তু দেখাচ্ছে zero point one three cent অর্থাৎ তেরো সেন্টে এটা এখন ট্রেড হচ্ছে আমাদেরকে যদি এটা এখন সেল করতে হয় তাহলে আমাদের Sherpa X W M wallet থেকে এটাকে ট্রান্সফার করে শেরপা এক্স ইভিএম ওয়ালেটে আগে নিয়ে আসতে হবে তারপরে এখান থেকে আমাদেরকে সেল করতে হবে তো সেইটা করতে গেলে আমাদেরকে হচ্ছে কম্পিউটার ভার্সনে যেতে হবে এবং সেটার কিছু প্রসেস আছে সেই জন্য আমাদেরকে কম্পিউটারে আমাদের ব্রাউজারে হচ্ছে ক্রোমে ক্রোম ব্রাউজার যদি আপনি ব্যবহার করেন বা যেটাই ব্যবহার করেন সেখানে আপনাকে মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করতে হবে তারপরে ডট এক্সটেনশনটাও অ্যাড করতে হবে দেন আপনি এটাকে সোয়াপ করতে পারবেন সো সোয়াপ থেকে সেটার একটা প্রসেস আছে আপনারা যদি চান যদি আমার চ্যানেলে কামিং চ্যাটের কম্পিউটার ভার্সন ব্যবহার করতে পারবেন বা করেন বা করতে চাচ্ছেন এরকম দর্শক বন্ধু থেকে থাকেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমি মনে করি সংখ্যাটা বেশ মোটামুটি ভালো তাহলে আমি কিভাবে কম্পিউটারে এক্সচেঞ্জ করবেন এবং কেএসএক্স ডাব্লিউএসএম থেকে কিভাবে ইভিএম e ওয়ালটে নিয়ে আসবেন সেই সম্পর্কে একটা ডিটেলস ভিডিও তৈরি করে আপলোড করব এই মুহূর্তে যারা মোবাইল ইউজার রয়েছেন আপনারা এটাকে এখনই চাইলে সোয়াপ করতে পারবেন না তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমরা এটাকে মোবাইলেও এবং এই অ্যাপসের মধ্যে সোয়াপ করতে পারবো ট্রেড করতে পারবো সেল করতে পারবো এটা আমি বলছি কিসের ভিত্তিতে সেটা আপনাদের একটু আমি দেখাবো কামিং চ্যাটের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানে নিয়ে গিয়ে একটু দেখাতে চাইবো এখানে আমি কামিং চ্যাটের গত পাঁচ দিন আগের একটা টুইট ওপেন করে রেখেছি অর্থাৎ গত বুধবারের একটা টুইট আমি এখানে ওপেন করেছি এখানে তারা একটা সোসপের একটা আর্টিকেলকে শেয়ার করেছে এই আর্টিকেলটাতে লিখেছে next Wednesday so of will be in your coming app অর্থাৎ এখানে তারা বলতে চেয়েছিল পরবর্তী যে বুধবার আসছে সেই বুধবারে সো অফ আপনার কামিং চ্যাট অ্যাপের মধ্যে দেখতে পাবেন এইটার ভিতরে অনেক ডিটেলস আছে আপনারা চাইলে এই কামিং চ্যাটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এসে এই আর্টিকেলটাতে ক্লিক করে ডিটেলসটা পড়ে নিতে পারবেন আমি এই মুহূর্তে সেই ডিটেলসটা পড়বো না শুধু কামিং চ্যাট এই টুইটটাকে সরি এই আর্টিকেলটাকে শেয়ার করে এখানে উপরে লিখেছে today is the day are you ready to update অর্থাৎ আপনি আপডেটের জন্য কি প্রস্তুত অর্থাৎ এটা বুধবারে তারা বলেছিল আজকেই সেই দিন যেদিন সোসো আপনার অ্যাপসের মধ্যে আসছে মোবাইল ভার্সন লঞ্চ হতে যাচ্ছে আমি আমার বেশ কয়েকদিন আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে তারা আমাকে বলেছে তাদের সাপোর্ট থেকে আমাকে জানানো হয়েছে যে আগামী এক মাসের মধ্যে হয়তো সোসোঅপটার মোবাইল ভার্সন চলে আসবে যেভাবে আমরা ট্রাস্ট ওয়ালেটে বিভিন্ন টোকেনকে আমরা ট্রেড করি প্যানকেক সোয়াপের মাধ্যমে সেই রকম একটা ভার্সন হয়তো কামিং চ্যাটের মধ্যেও চলে আসবে এটা তারা বলেছে যে সেই দিন চলে এসছে সেরকম কিছু একটা বোঝাতে চাচ্ছে তারা কিন্তু আমরা এখনও সেইভাবে কামিং চ্যাট অ্যাপসের মধ্যে সোসোয়াপটাকে দেখতে পাচ্ছি না বা তাদের যে ড্যাপস ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারের মধ্যেও আমরা সোসোয়াপটাকে সেভাবে দেখতে পাচ্ছি না এটা দেখা মাত্র পাওয়া মাত্রই আপডেট আমি আপনাদের জানিয়ে দেব আগে আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব দেন একটা ভিডিও তৈরি করে কিভাবে ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব দেব তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যুক্ত হবেন যাতে আপনি প্রশ্ন করতে পারেন এবং আমাদের টিম আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে পারে আর সেই সাথে সাথে চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি এই সব আপডেট সবার আগে পাবেন কারণ এই ধরনের আপডেটই আমরা সবসময় নিয়ে আসি এবং চেষ্টা করি আপনাদেরকে সাপোর্ট করার তো যেহেতু এখনও সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না তারা কাজ করছে এটা নিয়ে আশা করা যাচ্ছে খুব দ্রুতই আমরা এই আপডেটটা পাবো যে so swap mobile version launch হয়েছে এই জন্য এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলেছি যে আমরা খুব দ্রুত হয়তো এগুলোকে সেল করতে পারবো তো কেসেক্সের প্রাইস আমরা দেখলাম মিনির প্রাইস দেখলাম এই টোকেনগুলো খুবই সম্ভাবনাময় কারণ কামিং চ্যাটের প্রজেক্টটা খুব সম্ভাবনাময় কামিং চ্যাটের টিম কোর টিম যারা রয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ তারা তাদেরকে প্রচার করছে এবং আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি অন্যান্য এক্সচেঞ্জে কোন এক্সচেঞ্জে লিস্টেড হতে পারে আমি বলেছিলাম গেট ডট আইতে লিস্টেড হতে পারে তারপরে বিভিন্ন এক্সচেঞ্জে বড় বড় এক্সচেঞ্জে লিস্টেড হতে পারে আপনারা এইগুলাকে মাথায় রেখে কামিং চ্যাটে যারা এখনও জয়েন করেন পারেননি তারা জয়েন করবেন আর যারা ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন আপনারা চাইলে এখনই আজকে থেকে এসবিটিসি ক্লেম করা শুরু করতে পারেন কিভাবে এসবিটিসি ক্লেম করবেন এসবিটিসি ক্লেম করার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে আপনার ওয়ালেটে ওয়ালেট থেকে আপনার এসবিটিসি যে ওয়ালেটটা রয়েছে সেইটাতে চলে যেতে হবে চলে যাওয়ার পরে আপনার এসবিটিসি ওয়ালেটটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটাকে কপি করতে হবে কপি করার জন্যে রিসিভ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাড্রেস পাবেন আপনারা এই যে অ্যাড্রেস লেখাটা আছে এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস এখানে পাশে যে কপি বাটন আছে কপি বাটনে আমরা ক্লিক করলে আমাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আমরা ব্যাক চলে যাব ব্যাক চলে চলে যাওয়ার পরে আমরা এখানে নিচে আছে মেটা যে অপশনটা মেটাতে ক্লিক করব এই যে মেটা এখানে লেখা আছে মেটাতে ক্লিক করে দিব মেটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা পাবো এস বিটিসি ফাস্টুট এস বিটিসি ফাস্টুট যেটা আছে এটাতে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে এখানে যখন আপনার এই পেজটা আসবে ঠিক এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই পেজটা আসার পরে প্রথম ঘরে আপনি দিবেন এখানে আপনি যে অ্যাড্রেসটাকে কপি করছেন সেটা এখানে দিবেন আপনি কোন অ্যামাউন্টের এসবিডিসি ক্লেম করতে চাচ্ছেন তার আগে আপনাকে জানতে হবে যে কোন অ্যামাউন্ট পর্যন্ত আপনি ক্লেম করতে পারবেন এখানে আছে zero point four time zero on থেকে zero point two time zero on পর্যন্ত এর মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট আপনার এইখানে এই ঘরটাতে এই ঘরটাতে বসাতে হবে তারপরে এখানে একটা ক্যাপচা আছে ক্যাপচাটাকে এই ঘরটাতে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দেওয়ার পরে আপনি হচ্ছে এই সেন্ড বাটনে ক্লিক করবেন সেন্ড বাটনে ক্লিক করলে আপনার কাজ হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমরা প্রথম ঘরে অ্যাড্রেসটাকে পেস্ট করি দেন আমরা এখানে লিখব zero point zero zero one সর্বোচ্চটাই এখানে ক্লেম করতে চাইবো আমি আমি একটু আগে ক্লেম করেছি আমার এখন ক্লেম হবে না তবু আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি এখানে আমরা ক্যাপচাটাকে ফিল আপ করবো দেন আমরা এখানে সেন্ড বাটনে ক্লিক করব এখানে বলেছে ক্যাপচা অ্যান্সার ইনকারেক্ট আচ্ছা আমরা এটাকে কারেক্ট করার চেষ্টা করি হ্যাঁ এইবার ক্যাপচা ঠিক আছে কিন্তু আমার এখানে এখন ক্লেম হবে না উপরে দেখুন আপনারা প্রসেসিং লেখাটা এসছে এখানে যখন আপনার আপনি এটা প্রথমবার ক্লেম করবেন বা চব্বিশ ঘন্টা একবার যখন ক্লেম করবেন তখন এখানে নীল রঙের হয়ে যাবে সবুজ রঙের হয়ে যাবে আপনার ক্লেমটা সাকসেসফুল হবে দেখুন এই রকম এই যে আমাকে এখন যেটা দেখাচ্ছে এটা আমাকে দেবে না কারণ এটা চব্বিশ ঘন্টা একবার ক্লেম করা যায় আমি এখানে এই মুহূর্তে কিছুক্ষণ আগে ক্লেম করছি তাই এই মুহূর্তে যেটা ক্লেম করলাম এটা হয়তো আমি পাবো না জানি না আপনারাও এইভাবে ক্লেম করতে পারেন তো এটা ক্লেম করে রাখুন কারণ এসবিডিসির প্রাইসটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কোথাও সব করা না গেলেও সো সব থেকে আমরা সব করে নিতে পারবো খুব তাড়াতাড়ি আশা করছি তখন আমরা এখান থেকে বেশ ভালো একটা প্রফিট গেইন করতে পারবো আর যারা এখনও গামিং চ্যাটে জয়েন করেননি তারা লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে কামিং চ্যাটে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং প্রত্যেক দিন কামিং চ্যাট থেকে এসবিডিসি ক্লেম করতে পারবেন এবং সেই সাথে সাথে আপনারা যে কেএসএক্স টোকেনটা রয়েছে কেএসএক্স টোকেনটাও ক্লেম করতে পারবেন সেটার জন্য আপনার ওয়ালেট অপশনে ক্লিক করতে হবে দেন আপনার এখানে একটা বাটন আছে এই বাটনটাতে এই বাটনটাতে ক্লিক করে দিতে হবে এই বাটনটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে নিয়ে যাবে কেএসএক্সের মাইনিং সাইটে মাইনিং সাইটে যাওয়ার পরে এখানে আপনাকে একটা নোটিফিকেশান দেবে প্রথমে যখন সাইটটা লোড হবে আপনি জাস্ট সেখানে আইনো ক্লিক করে দিবেন এখানে আমার হয়তো এখন আসবে না কারণ কিছুক্ষণ আগে আমি মাইনিংটা স্টার্ট করেছি এই জায়গাটাতে আপনাকে একটা নোটিশ দেখাবে ডিসপ্লের উপরে একেবারে এখানে আপনি আইনোতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে বাটনটা আছে এখানে এই বাটনটাতে ক্লিক করে দিবেন এই বাটনটাতে ক্লিক করলে আপনার মাইনিং স্টার্ট হয়ে যাবে এই জায়গাগুলো দেখুন আমার যেমন অ্যাক্টিভ আছে এখন এরকম অ্যাক্টিভ শো করবে বিভিন্ন ধরনের আলো জ্বলছে বা দেখাচ্ছে ওখানে কিছু কাজ হচ্ছে এরকম শো করবে আর আপনার এই জায়গাটাতে আপনার ব্যালেন্সটা অ্যাড হবে দেন ব্যালেন্সটা প্রত্যেক দিন এইখানে এসে যুক্ত হবে এখান থেকে আমরা এটা এটাকে উজ্জ্ব করে নিতে পারবো এখনও এটা উজ্জ্ব করা যাচ্ছে তবে এগুলো সবই হচ্ছে কম্পিউটার ভার্সনে এখনও মোবাইল ভার্সনে এগুলো সরাসরি উজ্জ্ব করা যাচ্ছে না আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে এগুলো খুব তাড়াতাড়ি আমরা ক্লেম করতে পারবো স্টপ করতে পারবো এবং সেল করতে পারবো আপনাদের মতামত কামিং চ্যাট সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন এবং চাইলে ভিডিওর কমেন্ট বক্সেও জানাতে পারেন সাথে থাকবেন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে